চলে তো গেলাম অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য গিয়ে সাইন ইনেও ক্লিক করলাম জিমেলও দিলাম এরপর একটা ফর্ম আসলো এখানেই তো ঝামেলাটা আমার শুরু হলো বুঝতেছি না কি করব। তো বন্ধুরা এখানে ইউআরএল অফ ইউর সাইটে কি দিব আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অল করে দেবেন আমরা ইউটিউব রিলেটেড আর্নিং রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা যখন এই সমস্যাটিতে পড়বেন এক্স্যাক্টলি আমি যে সমস্যাটির কথা বলবো মানে এই সমস্যাটি সেক্ষেত্রে আপনি কি করবেন সেটি আজকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব আর এই বিষয়টা হচ্ছে ইউআরএল অফ ইউর সাইটের জায়গায় আপনারা কি দেবেন তো ধরুন আমাদের তো অ্যাডসেন্স এখন খুলতে হবে কারণ আমার একটা ওয়েবসাইট আছে অথবা একটা ইউটিউব চ্যানেল রয়েছে আর ইউটিউব চ্যানেল থাকলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আবার বা হয়েও গেছে তো এখন আমরা কি করব এখন আমি ইউটিউবারদেরকে আগে বলি যে আপনাদের যদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় অ্যাপ্লাইও করেন তো আপনার তো অ্যাডসেন্স এখন লাগবেই তাছাড়া তো টাকা আসবে না তো অ্যাডসেন্স এখন খোলার জন্য যখন গেলেন সাইন ইনে ক্লিক করলেন জিমেল টিমেল দিয়ে লগ ইন করলেন করার পর একটা ফর্ম আসলো ফার্স্ট লাইনেই দেখুন ইউর ওয়েবসাইটের নিচে লেখা আছে ইউআরএল অফ ইউর সাইট তো এই জায়গায় আপনি কি দেবেন হুম আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনি চলে যাবেন সরাসরি আপনার চ্যানেলে মাই চ্যানেলে ক্লিক করে চ্যানেলে যাবেন যাওয়ার পর ওয়েবসাইট বারে দেখবেন একটা লিঙ্ক রয়েছে ওই লিঙ্কটা কপি করবেন কপি করে এই জায়গায় আপনি পেস্ট করে দেবেন আর যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনি চলে যাবেন ইউটিউব অ্যাপের ভিতর সেখানে থ্রি ডটে ক্লিক করবেন চ্যানেলে যাবেন থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার ইউর চ্যানেল থেকে আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে এখানে এনে পেস্ট করে দেবেন তো এটা তো গেলো ইউটিউবাররা কী করবে তো ইউটিউবাররা এটা যখন আপনাদের ইউআরএল অফ ইউর চ্যানেল এটা ক্লিক দেওয়া শেষ এরপর দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটাও দিয়ে নেবেন এরপর ইয়েস অথবা নো যে কোনো একটা ক্লিক করে নেক্সট করে দেবেন এরপর আপনাদের ফর্ম আসবে অ্যাড্রেসটা পূরণ করে কমপ্লিট করে নেবেন এরপর চলুন যারা ব্লগার বা ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করতেছেন তারা কি করবেন তো তারা এই যে ইউআরএল অফ ইউর সাইটের জায়গায় জাস্ট আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এনে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন তো এটাই হয়ে গেল তো বন্ধুরা এই ছিল ভিডিও আর যদি একটিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি কিছু শিখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অলে করে দেবেন আর এদিকে রয়েছে দুটি ভিডিও ভিডিও রিভিউ দেখে নিতে পারেন আর এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এখন আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডিসকর্ডে জয়েন হনি অবশ্যই জয়েন হয়ে নেবে কারণ ডিসকর্ডে আমরা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য